হ্যালো আসসালামু আলাইকুম welcome my MD Suman icon YouTube channel আমি একটি খুবই সুন্দর বোরখা এমব্রয়ডারি ডিজাইন করতেছি বোরখার কালারটা আসলে ক্যামেরার কারণে একটু ফ্যাকাশে হয়ে গেছে বোরখার অরিজিনাল কালারটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর একটি এম্ব্রয়ডারি ডিজাইন বোরখাতে করা হচ্ছে বোরখার কাজের ডিজাইনটা অনলাইন থেকে ছবিটা নিয়ে করা বোরখাটি সামনের পাটে আর নিচে আর হাতায় খুবই সুন্দর এম্ব্রয়ডারি করা হচ্ছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন বেশি দিন হয়নি একবারে নতুন তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন পুরো ডিজাইনটি দেখার জন্য অনুরোধ রইল পুরো ডিজাইনটি আপনারা আশা করি দেখবেন ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আশা করি পুরো ভিডিওটি দেখে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়া আছে চাইলে সেগুলো দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও দেওয়া আছে বেশিরভাগ চাদরের ডিজাইন বিছানার চাদর এপ্লিক চাদর ব্লক চাদর ডিজাইন দেওয়া আছে আর কিছু কামিজ ডিজাইনের ছবি দেওয়া আছে তো আশা করি আপনারা দেখবেন দেখলে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকন বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আমার বোরখার ডিজাইনের চাদরের কাজটা করতে আমার দেড় দিন লাগছে পুরো একদিন লাগছে তারপরের দিন হাফবেলা লাগছে এই হচ্ছে দেড় দিন তো ডিজাইনটা আসলে অনেক সুন্দর একটা ডিজাইন এটা আমার নিজেই করা আমি কাজ করতেছিলাম তো আমি স্ক্রিনে আমার ছবিটা দিই নি ওখান থেকে একটু কাট করে আমি শুধু মেশিনে কাজ করা ছবিটাই দিয়ে দিয়েছি তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখে কমেন্টে জানাবেন কেমন লেগেছে ডিজাইন ভিডিওটি আর আপনারা চাইলে ডিজাইনটা আমার কাছ থেকে কাজ করে নিতে পারবেন আমার বুটিক্স হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর এক নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস বুটিক্সের নাম হচ্ছে এম টেলারিং অ্যান্ড বুটিক্স আমরা সব ধরনের কাজ করি ব্লগের কাজ করি অ্যাপ্লিকের কাজ করি তারপর টেইলারিং শার্ট প্যান্ট পাঞ্জাবি সব ধরনের কাজ হয় আর আপনারা চাইলে অর্ডার দিয়েও কুরিয়ার করেও নিতে পারবেন তো ডিজাইনের ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাজটা পুরো কমপ্লিট আমি এখন পুরো কমপ্লিট ডিজাইন করা শেষ এখন আমি বিছাই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো <clears throat> আপনাদের কেমন লেগেছে ডিজাইনটি ভালো লেগেছে বা খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ডিজাইনটা অনলাইনে চাইলে খুঁজলেই পাবেন এটা অনলাইনে দেয়া আছে এটা আমি আমার মোবাইলে আপলোড করে ডিজাইনটা উঠায় তারপরে আর কি এমব্রয়ডারি করছি কাজ করছি এটা আপনারা দেখতে পারবেন অনলাইনে আছে দেয়া ওইটাতে কালারটা একটু ভিন্ন আছে এটা কালোর মধ্যে আপনার লাক্স গোলাপি আর হচ্ছে ম্যাজেন্ডা কালার দিয়ে করা আর আমি এটা করছি মিষ্টি কালারের উপরে ঘিয়া কালার সাদা সাদা ঘিয়া কালার আর হচ্ছে গোলাপি কালার আর পাতা সবুজ কালার দিয়ে করেছি তো এটাই হচ্ছে আমার কাজ পুরা কমপ্লিট কাজ আর সামনের দিকে আরও ভিডিও আমি বানাবো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউবে প্রত্যেকটা ডিজাইনই আপনার নিত্য নতুন ডিজাইন দেয়া আছে আমি দিতে চেষ্টা করি নতুন নিত্য নতুন ডিজাইন দেওয়ার জন্য তো আমার বুটিক্সে প্রত্যেক সময়ই নিত্য নতুন ডিজাইন করে থাকি আমি সব অনলাইন থেকে আমাকে ছবি দিলে আমি উঠাই আঁকায় পরে আমি কাজ করে আর কি সময় হয়ে গেলে আমি সময় হলে আর কি আমি ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিই তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইবার খুবই কম তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর অবশ্যই বেল আইকন বাটনটি অন করে রাখবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো আশা করি পুরো ডিজাইনের ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদের অবশ্যই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম